Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. shadow turns to sun rays. And on and on we'll go through the wastelands, through the highways, and on and on we'll go. তোমার কোথায় বাড়ি একটা বেড়া এখানে পূজা দিতে এসছো নাকি তাহলে হ্যাঁ। আরে কোথায় যাওয়া হচ্ছে স্কুলে নাকি আরে ওর দাঁত কই ওর দাঁত নাই একটা জেলের দাঁত নাই এখন ছোট দাঁত ভাঙতেই পারে কি অনেকগুলো ভেঙে গেছিল আরো হয়ে গেছে